বরিশালে লকডাউনে কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে শুরু করেছে সিটি কর্পোরেশন কঠোর লকডাউনের এগারোতম দিন গত রবিবার রাত এগারোটায় এই ত্রাণ কার্যক্রম শুরু হয় বরিশাল সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নির্দেশে প্রথম দিন নগরীর কেডিসি কলোনি বঙ্গবন্ধু কলোনি এবং বরফকল কলোনির দুই ঘরে ওই রাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয় প্রতিটি পরিবারে দশ কেজি চাল এক কেজি ডাল এক লিটার সয়াবিন তেল এক কেজি লবণ এবং দুই কেজি আলু দেওয়া হচ্ছে নগরীর তিরিশটি ওয়ার্ড এবং চব্বিশটি কলোনিতে পর্যায়ক্রমে অসহায় দুস্থদের মধ্যে এই ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ করোনার মধ্যে বাড়িতে ত্রাণ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউনে উপার্জনহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে পঞ্চাশ টন চাল এবং নগদ পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসিমুদ্দিন হায়দার আপনারা সবাই আগের মতো ঘরে চলে যান সবাই সবার কাছে হাত জোর অনুরোধ করছি আপনারা কেউ দাঁড়িয়ে থাকেন না আপনাদের নিজ নিজ ঘরে প্রতিটি ঘরে আমাদের একটি খাদ্য সামগ্রী পৌঁছে যাবে সবসময় লগে লগে লগে লগে লগে লগে দূরে যাবেই না বাইরেও না রে মহিলা দেন মহিলা দেন মহিলা দেন